কোষ্ঠকাঠিন্য বর্তমান সমাজে অত্যন্ত মারাত্মক একটি সমস্যা আমাদের জীবনযাপন খাদ্যাভাসে বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হওয়া খুব স্বাভাবিক জীবনের যে কোনো সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে কোষ্ঠকাঠিন্য নিজের সাথে অনেক রোগকে বয়ে নিয়ে আসে সকালবেলা বা দিনের যে কোনো সময় মল ত্যাগ করতে কষ্ট মলদ্বারে প্রচন্ড রকমের ব্যথা পেট ব্যথা ইত্যাদি অনেকেরই হয় তবে সাধারণত বয়স যখন একটু বেশি বেড়ে যায় তখন এই সমস্যাটার প্রকোপ আরো বেশি হয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে পুরুষদের চেয়ে মহিলাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি হয় অপরপক্ষে শিশুদের মধ্যেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি লক্ষ্য করা যায় আজকে আপনাদেরকে জানাবো ঘরোয়া উপায় কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে চিরতরে দূর করার কিছু পদ্ধতি তার সাথে ভিডিওর মাঝে দুধ ও কিশমিশ দিয়ে তৈরি এমন একটি রেমেডি সম্পর্কে জানাবো যেটি ব্যবহারের মাধ্যমে মিনিটের মধ্যে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো হয়ে যাবে এবং জানাবো কোষ্ঠকাঠিন্য কি কারণে হয় কোষ্ঠকাঠিন্যের লক্ষণ কোষ্ঠকাঠিন্য থেকে কি কি রোগের সৃষ্টি হতে পারে hello viewers welcome to my channel Labani's kitchen and blog সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে প্রথমে আপনাদেরকে অল্প ভাষায় জানাচ্ছি কোষ্ঠকাঠিন্যের কারণগুলো আঁশ জাতীয় খাবার এবং শাকসবজি ও ফলমূল কম পরিমাণে খাওয়া পানি কম পরিমাণে খাওয়া দুশ্চিন্তা কায়িক পরিশ্রম হাঁটাচলা কিংবা ব্যায়াম একেবারেই না করা অন্ত্রনালীতে ক্যান্সার হওয়া ডায়াবেটিস মস্তিষ্কে টিউমার এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া অনেকদিন বিভিন্ন অসুস্থতার কারণে বিছানায় শুয়ে থাকা বিভিন্ন ধরনের ওষুধ সেবন যেমন ব্যথার ওষুধ উচ্চ রক্তচাপের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ খিচুনির ওষুধ এই সমস্ত ওষুধ অথবা আয়রন ও ক্যালসিয়াম কিংবা অ্যালুমিনিয়াম জাতীয় খনিজ পদার্থ খেলে দেখা যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি হয় সাধারণত এগুলোই কোষ্ঠকাঠিন্য হওয়ার মূল কারণ এবারে আপনাদেরকে জানাচ্ছি কোষ্ঠকাঠিন্যের লক্ষণ কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হচ্ছে শক্ত পায়খানা হওয়া পায়খানা করতে অধিক সময় লাগা পায়খানা করতে অধিক চাপের দরকার হওয়া অধিক সময় ধরে পায়খানা করার পরেও পূর্ণতা না আসা মলদ্বারের আশপাশ ও তলপেটে ব্যথার অনুভব করা আঙ্গুল দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে মল বের করার প্রয়োজন পড়া এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে বুঝে নিন আপনি একজন কোষ্ঠকাঠিন্যের রোগী কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা যদি সময় মতো না করা হয় তাহলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হতে পারে আরো ভয়াবহ যেমন আপনি চিরজীবনের জন্য পায়খানা ধরে রাখার ক্ষমতা হারাতে পারেন এর পাশাপাশি piles anal fissure rectal prolapse অথবা মলদার বাইরে বের হয়ে যেতে পারে মানসিকভাবে রোগাক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায় প্রস্তাব বন্ধ হয়ে যেতে পারে খাদ্যনালীতে প্যাচ লেগে যেতে পারে এবং ফুলে যেতে পারে খাদ্যনালীতে আলসার বা ছিদ্র হয়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য যদি কোলন ক্যান্সার এবং মস্তিষ্কে টিউমারের জন্য হয় এবং সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে রোগীর অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কোষ্ঠকাঠিন্য একা কতগুলো সমস্যার যোগ দিতে পারে এবারে আপনাদেরকে জানাচ্ছি কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এমন কিছু খাবার যে খাবারগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়মিত আর কষ্ট পেতে হবে না আমি আপনাদেরকে বেশ কয়েকটি খাবার সম্পর্কে জানাবো তবে প্রত্যেকটি যে আপনাকে খেতে হবে তা কিন্তু মোটেও নয় আপনার কাছে সুবিধাজনকভাবে যে খাবারটি সবচেয়ে বেশি সহজলভ্য মনে হয় আপনি নিয়ম করে সেটি সেবন করা শুরু করে দিন প্রথম যে খাবারটি সম্পর্কে বলছি সেটি হচ্ছে কলা কলা মারাত্মক স্বাস্থ্য উপকারী একটি ফল কলা কোষ্ঠকাঠিন্য সারাতেও দারুণভাবে কাজ করে আপনি যদি আপনার রোজকার ডায়েটে অন্তত পক্ষে দুটো কলা অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা চটজলদি ভালো হয়ে যাবে সর্বোচ্চ দু থেকে তিন দিন আমি যে নিয়মে বলছি সেই নিয়মে কলা সেবন করে দেখুন আপনি সকালবেলা নাস্তা খাওয়ার এক ঘন্টা পরে দুটো পাকা দেশি কলা চিবিয়ে খাবেন খুব ভালোভাবে চিবিয়ে খেতে হবে তারপরে এর আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন দেখবেন তার পরের দিন থেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান হয়ে গিয়েছে সকালবেলা উঠে কোষ্ঠকাঠিন্যের যে যন্ত্রণায় আপনাকে ভুগতে হয় সেটি আর ভুগতে হচ্ছে না কলার পরবর্তী যে খাবার সেটি হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স একটি পিচ্ছিল সবজি আর এই সবজিটি কোষ্ঠকাঠিন্য সারাতে দারুণভাবে কার্যকর বিশেষ করে শিশুদেরকে ও বৃদ্ধদেরকে যদি ঢ্যাঁড়সের সবজি খাওয়ানো যায় তাহলে খুব সহজেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য তিনটি কচি ঢ্যাঁড়স এর সামনের বোটা ও পিছনের অংশটি ফেলে দিয়ে তারপর সামান্য একটু কেটে এটিকে এক গ্লাস পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন সকালবেলা এই পানিটি সহ ঢ্যাঁড়সগুলো হালকা একটু সেদ্ধ করে নিন তারপরে এই পানীয় সহ ঢ্যাঁড়স খেয়ে ফেলুন দেখবেন মলত্যাগের সমস্যা দূর হয়ে যাচ্ছে এছাড়াও সাপ্তাহিক তিন দিন ঢ্যাঁড়সের সবজি রাখতে পারেন ঢ্যাঁড়স রান্না করার সময় কম তেল মশলা দিয়ে রান্না করবেন এবং অধিক সময় পর্যন্ত রান্না করা উচিত নয় তবে কিছু কিছু রোগীরা ঢ্যাঁড়স খেতে পারেন না কারণ ঢ্যাঁড়স একটি পিচ্ছেল সবজি আর যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে ঢ্যাঁড়স খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে তারা সেটি মেনেই ঢ্যাঁড়স খাবেন পরবর্তী খাবার হচ্ছে ইসবগুলের ভুসি ইসবগুলের ভুসি পানির সাথে মিশিয়ে খেলে যে কোষ্ঠকাঠিন্যের সমাধান হয় এটা প্রায় সবাই জানেন তবে খেতে হবে নিয়ম মতো অনেকে এসবগুলোর ভুসি পানিতে ভিজিয়ে রাখেন এবং পরে খান এতে আসলে উপকার হয় না বরং পানিতে দিয়ে সাথে সাথেই এটিকে খেয়ে ফেলতে হবে অনেকে এসবগুলোর ভুসি পানিতে ভিজিয়ে গুড় সহ খেয়ে থাকেন এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় তবে এতে কোনো প্রকার চিনি মিশ্রিত করা উচিত নয় বাজারে বিভিন্ন প্রকারের এসবগুলোর ভুসি পাওয়া যায় যাতে স্যাকারিন মিশ্রিত থাকতে পারে এই ধরনের ইসবগুলের ভুষিও খাওয়া উচিত নয় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা ঠান্ডা দুধে মিশিয়ে ইসবগুলের ভুষি খেতে পারেন তবে যেভাবেই খান না কেন মেশানোর সাথে সাথে ইসবগুলের ভুষি খেয়ে ফেলতে হবে ইসবগুলের ভুষি খেতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এতে করে সকালে মলত্যাগের সমস্যা আর হবে না এর পরবর্তী খাবার হচ্ছে গাজর গাজর একটি সুস্বাদু সবজি এই সবজিটি কাঁচাও খাওয়া যায় এবং রান্নাও খাওয়া যায় এই অত্যন্ত সুস্বাদু সবজিটি প্রাকৃতিক ডায়েটারি ফাইবারের বেশ ভালো উৎস মাত্র আধা ইঞ্চির সাত খন্ড গাজরে রয়েছে প্রায় এক দশমিক দুই গ্রাম ফাইবার প্রতিদিন যদি আপনি একটি গাজর খাওয়ার অভ্যাস করতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে চিরদিনের জন্য দূরে রাখতে পারবেন তাই যারা কোষ্ঠকাঠিন্যকে দূরে রাখতে চাচ্ছেন তারা নিয়মিত একটি গাজর খান তবে গাজরের জুস করে না খাওয়াই ভালো কারণ জুস করার সময় এর যে ফাইবার বা আঁশ থাকে তা কিন্তু আমরা ছেঁকে ফেলে দিই এভাবে গাজর খেলে কোনো উপকারিতা পাওয়া সম্ভব হবে না খেতে পারেন শশা শশার বেশিরভাগ অংশই পানি দিয়ে তৈরি আর শশার ডায়েটারি ফাইবার শশাকে করে তোলে কোষ্ঠকাঠিন্যের সমস্যার মহা ঔষধ শশা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সক্ষম তাই নিয়মিত খাবারের সাথে শশার সালাদ অথবা শশা খেতে পারলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন আপেলের মতো সুস্বাদু ও উপকারী ফল পৃথিবীতে খুব কমই আছে আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি আপেলের খোসার মধ্যে রয়েছে সলুবল এবং ইনসলুবল ফাইবার যা খাবার হজমের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী এছাড়াও আপেলের পেকটিন বিশেষভাবে নিশ্চিত করে পরিপাকতন্ত্রের সঠিক কর্মক্ষমতা সবচাইতে ভালো ফলাফল পেতে প্রতিদিন খালি পেটে অন্তত একটি আপেল খেতে পারেন সুতরাং আপনি যদি একটি আপেল খেতে পারেন তাহলে এতে করে কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হয়ে যাবে কমলা লেবু কমলা রয়েছে উচ্চমাত্রার ফাইবার এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা পালন করে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি বা দুটি কমলা খাওয়ার অভ্যাস কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করবে তবে জুস নয় বরং আস্ত কমলা ফলটি খাওয়ার চেষ্টা করবেন এতে যে ফাইবার থাকে তা আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে টক দই টক দইয়ের প্রোবায়োটিক গুণাগুণ আপনার হজমের সমস্যাকে দূর করতে অনেকাংশে সাহায্য করে এমনকি নিয়মিত আপনি দুপুরের ভারী খাবার খাওয়ার পর এক বাটি টক দই খেতে পারলে কোষ্ঠকাঠিন্য হবার সম্ভাবনা একেবারেই কমে যাবে তবে খাবার খাওয়ার সাথে সাথে না খেয়ে আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে খাবেন পালং শাক সবজি হিসেবে পালং শাক আমাদের অনেক পছন্দের এক কাপ সেদ্ধ পালং শাকে রয়েছে চার গ্রাম ফাইবার এছাড়াও এতে থাকে একশো মিলিগ্রামের বেশি ম্যাগনেশিয়াম যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে সুতরাং পালং শাক খাদ্য তালিকায় রাখুন এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পান কাঁচা পেঁপে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কাঁচা পেঁপের জুড়ি নেই বললেই চলে রোজ সকালবেলা খালি পেটে এক আঙ্গুল পরিমাণ লম্বা দু টুকরো কাঁচা পেঁপে চিবিয়ে খেয়ে হালকা কুসুম গরম পানি খেতে পারলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে চিরতরে মুক্তি মেলা সম্ভব তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে ও কোষ্ঠকাঠিন্য হচ্ছে তারা রোজ সকালে এটি খেয়ে দেখতে পারেন সবশেষে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আপনাদেরকে একটি জাদুকরী রেমেডি সম্পর্কে জানিয়ে দিচ্ছি কিশমিশ ও গরম দুধ কোষ্ঠকাঠিন্য দূর করতে কিশমিশ ও গরম দুধ অনেক উপকার করতে পারে দশ থেকে বারোটি কিশমিশ নিয়ে তার মধ্যে থাকা বিচি ছাড়িয়ে ফেলে দিতে হবে তারপরে এক গ্লাস গরম দুধে কিশমিশ ও এক চিমটি পরিমাণ দারুচিনির গুঁড়া ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এভাবে টানা তিন দিন যদি এই দুধ পান করতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য যে সমস্ত ঘরোয়া উপায় বলেছি তার মধ্যে যে কোনো একটি আপনি নিয়ম মেনে করতে পারেন তবে পাশাপাশি কিছু খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যেমন প্রক্রিয়াজাত করা খাবার অতিরিক্ত পরিমাণে চা কফি লাল মাংস ইত্যাদি এছাড়াও যারা খুব বেশি পরিমাণে ঔষধ বা ব্যথানাশক ওষুধ খান তাদের যদি কনস্টিপেশনের সমস্যা হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার জন্য উপযুক্ত ঔষধ নির্বাচন করাটাই উচিত তো ভিউয়ার্স আজকের এই উপকারী ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি মাত্রায় like comment share and subscribe